জন্য আমাদের জন্য জানা জরুরি যে ছবি মূর্তি আমাদের কিভাবে মূল্যায়ন করতে হবে বা কিভাবে অবমূল্যায়ন করতে হবে এটা আমাদের জন্য যারা জরুরি ছবি মূর্তির বিষয়ে যে হাদিস পেশ করব তার পূর্বে এই যে মূর্তি আজকে যে মানুষ পুজো করে হিন্দু ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ অগ্নিপূজক যারা যারা মূর্তি বানিয়ে কিংবা আগুনের পুজো করে এই পুজোর সিস্টেমটা কোথা থেকে আসলো মূর্তিটা কোথা থেকে আসলো এ বিষয়ে ছোট্ট একটা একটা বিশ্লেষণ ব্যাখ্যা আপনাদের জানা জরুরি বলে মনে করি অতএব আজকে যারা পুজো করছে এই পুজোটা কোথা থেকে আসলো মূর্তিটা কে বানালো প্রথম কি কারণে বানানো হয়েছিল এবং আজকে তারা ভগবান হয়ে গেছে এক একটা পুজো নিয়ে সেই সব বিষয়ে আমাদের জানা জরুরি কারণ এটা একটা আমাদের ইমানের সঙ্গে সম্পৃক্ত বিষয় কারণ যদি আমরা এটাকে ঠিকঠাক না করতে পারি তা আমাদের ইমানটা যখন নষ্ট হবে তাহলে এই ইমান আল্লাহ তালা দরবারে কোনো কাজে লাগবে না একটা মানুষ জেনা করতে পারে এ পাপ ক্ষমা হবে একটা মানুষ সুদ খেতে পারে তবে এটা মহাপাপ এ পাপ ক্ষমা হবে একটা মানুষ অন্যায় করতে পারে এ অন্যায় আল্লাহর কাছে ক্ষমা হবে কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে শরিক করা হয় আল্লাহ সমকক্ষ যদি কাউকে মনে করা হয় বা আল্লাহ যা দিতে পারে আর অন্য কেউ তাই দিতে পারে এইটা যদি কেউ মনে করে যে অমুক ব্যক্তি দিতে পারে বা অমুক মূর্তি দিতে পারে তাহলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে আর এই নষ্ট হওয়া ইমান ভাঙাচোরা ইমানের আল্লাহর কাছে কোনো মূল্য নেই ভাঙাচোরা ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হতে পারে হয়তো দিনে রাতে সতেরোবার সতেরো রাখাত ফরজ সালাত আপনি আদায় করছেন পাঁচবারে সাথে আরও বারো রাখাত সালাত আদায় করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে তো আপনি ওই বারো রাখাত সালাত আদায় করতে পারলেন না আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আপনাকে ঘর দিতেও পারে কিন্তু আপনার যদি ইমানটা ভাঙাচোরা হয় ওই ইমাম ইমানের মধ্যে যদি আল্লাহ যা দিতে পারে অপর কেউ দিতে পারে এটা যদি মনে করেন তাহলে আপনার কোনো কিছুই আল্লাহ দরবারে কাজে লাগবে না তো এই জন্য আমাদের জানা জরুরি যে মূর্তি কোথা থেকে আসলো খুব মজাদার একটা বিষয় আজকে যারা ভগবান বানিয়ে বসে আছে যে ধর্মের হোক না কেন বা আমাদেরও বহু বাড়িতে রয়েছে মূর্তির বিষয়ে তো এই মূর্তিটা কোথা থেকে আসলো আল্লাহ সুবানা তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে মানুষ ছিল এক জাতি এক প্রাণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ভাগাভাগি ছিল না অনেকে প্রশ্ন করে যে আল্লাহ একজন তো এত মানুষ কেন এত ধর্ম কেন এটা বহু নাস্তিকের বহু ভালো মানুষেরও প্রশ্ন অনেকে প্রশ্ন করে যে আল্লাহ তো একজন তাহলে এত ধর্ম কেন আল্লাহ যদি একজনই হয় তো ধর্ম একটাই হবে আল্লাহ সুবান তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে মানুষ ছিল এক জাতি এক প্রাণ তাদের মধ্যে কোনো ডিভাইডেশন ভাগ ছিল না কিন্তু মানুষরা নিজেদের নিজেদের মধ্যে ঝামেলা করে বিবাদ করে ফাসাদ করে তারা নিজেদের নিজের থেকে আলাদা করে রেখেছে মানে মানুষ মানে আমরাই আমাদের মতোই কোনো এক কম ছিল কোনো এক জাতি ছিল যারা আল্লাহ সোমরা তারা দিন থেকে সরে সরে আস্তে আস্তে আজকে গোটা পৃথিবী জুড়ে শত শত ধর্মের উৎপত্তি হয়েছে যদিচ আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু একটা তখনও ছিল এখনও আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো ইদ্রিস আলাই সালাতাম আমাদের যে পঁচিশ জন নবীর নাম নবীর রসুলের নাম কোরআনুল করিমের মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম একজন জলিল কদর নবী হচ্ছে ইদ্রিস আলাই সালাতাম এই ইদ্রিস আলাহ সালামের জামানায় কিছু খুব ভালো মানুষ ছিল পরেজগার মানুষ ছিল ইমানদার মানুষ ছিল প্রত্যেক জামানায় কোনো না কোনো ইমানদার ভালো ভালো মানুষ থাকে তো সেই নবীর জামানায় পাঁচজন ছিল খুব এ কোয়ালিটির ইমানদার মানুষ তারা এত বড় মাপের আলেম এত বড় মাপের জাননেওয়ালা ব্যক্তি ছিলেন যাদের চর্চা ইতিহাস করে এসেছে যাদের চর্চা কিতাবে এসেছে আজকে যদি এ জামানার শ্রেষ্ঠ যে সবা আলেম তারা মারা যান তো তাদের চর্চা আমরা করব কেননা বলবো যে তিনি ভালো আলেম ছিলেন তো ইদ্রিস আল্লাহ সালাতামের জামানায় পাঁচজন পরেজগার ব্যক্তি ছিলেন ইমানদার ব্যক্তি ছিলেন যাদেরকে গোটা বিশ্ব জুড়ে জানতো এত ইমান তাদের এত তারা আল্লাহ ভীরু ছিলেন আল্লাহর উপরে তাকওয়ান ছিলেন তারা হচ্ছেন আদ সোয়া ইয়াকুস ইয়াগুস নসর এই পাঁচজন ব্যক্তি ছিলেন ওই সময়ের শ্রেষ্ঠ ইমানদার পরেজগার আল্লাভিরু আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ সোমানাতলা ছাড়া তারা কিছু বুঝতো না আদ সোয়া ইয়াউক ইয়াগুস আর নসর এই পাঁচজন বিখ্যাত ব্যক্তিত্ব আল্লাহ সুবাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মৌত প্রত্যেকটা নাফসকে একদিন মৃত্যু সার গ্রহণ করতে হবে একসময় ইদ্রিস আল্লাহ সালাতামকে আল্লাহ সোমানাতলা উঠিয়ে নিলেন অর্থাৎ অন্তর্ধান হয়ে গেল তার পৃথিবী থেকে বিদায় নিলেন এই যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তারাও পৃথিবী থেকে চলে গেলেন মারা গেলেন মারা যাওয়ার পর মানুষ চর্চা করতে লাগলো যে ওই পাঁচজনের মতো যদি আমরা হতে পারতাম ওই আদের মতো যদি আমরা হতে পারতাম ওই আমরা যদি ইয়াওকের মতো হতে পারতাম সোয়ার মতো হতে পারতাম বিখ্যাত ব্যক্তি তো তাদের কথা মানুষ ভাবতো আর চর্চা করত আর ইবাদত করত। এই করতে করতে যখন তাদের কথা আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করলো তখন তারা ভাবলো যে না আমাদের পূর্বপুরুষ বা আমাদের সমসাময়িক বিখ্যাত ব্যক্তি তো ইমানদার মানুষ তাদের কথা কেন আমরা ভুলে যাচ্ছি তো তারা এই পাঁচজন ব্যক্তির কবর জিয়ারত করতে যেত মাঝে মাঝে কবরের সামনে গিয়ে তারা ইবাদত করত। কেন খালি তাদের কথা মনে করার জন্য যে এই পাঁচজন শুয়ে আছে তার মানে এরা এভাবে তাহাজত পড়তো এরা এভাবে আল্লাহকে ডাকতো এরা এভাবে দান করত। এরা এভাবে মানুষকে ভালোবাসত আল্লাহর বিধান এভাবে পালন করত। এই পাঁচজনের অতীতকে মনে করার জন্য পাঁচজন যে ইবাদত করত। এই ইবাদতকে মনে করার জন্য মানুষ করত কি তাদের কবরের কাছে গিয়ে ইবাদত করত। এরকম করতে করতে করতে করতে ওই জামানা প্রায় শেষ হয়ে আসলো যখন এভাবে ইবাদত করতে লাগলো তখন শয়তান দেখলো যাক কবরের সামনে তো এসেছে মানুষ তাহলে এদেরকে কিছু একটা প্ররোচনা দেওয়া যাক তখন শয়তান তাদেরকে বলল যে শোনো এক কাজ করো এই যে পাঁচজন ব্যক্তি এদের কবর একদিন ধুলিসাত হয়ে যাবে মিটে যাবে তোমরা কবর কোথায় পাবা কথা তো সত্য তো যে এক কাজ করো এদের মূর্তি বানাও এদের মূর্তি তৈরি করো তার আগে পৃথিবীর ইতিহাসে কোনো মূর্তি ছিল না ব্লেদের মূর্তি তৈরি করো মূর্তি তৈরি করার পরে তোমাদেরকে মূর্তির ইবাদত করতে হবে না ওটা শির্ক ওটা হারাম শয়তান বলছে তোমরা মূর্তি তৈরি করো এবং বিভিন্ন মজলিসের বিভিন্ন জায়গায় ওই মূর্তিগুলোকে প্রতিস্থাপন করো রেখে দাও মূর্তিগুলোকে যখনই তাকে দেখবা ও এটা তো আদ এটা তো ইয়াউক এটা তো নসর তখন তোমার ওর ইবাদতের কথা মনে পড়বে তখন তুমি বেশি বেশি ইবাদত করতে পারবা যা কথা তাই কাজ শয়তানের প্ররোচনায় তারা এই পাঁচজন বিখ্যাত পরেজগার ব্যক্তির তারা মূর্তি বানিয়ে ফেলল মূর্তি বানিয়ে তাদের মজলিসে তাদের মাঠে যাওয়ার রাস্তায় তাদের বাজারে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে দিল কেন তাদেরকে দেখলে মনে পড়বে যেমন দেখবেন আমাদের দেশে যখন স্বাধীনতা দিবস পালন করা হয় ওই দিন একটা অন্যরকম ফিলিংস আসে মানুষের শরীরে নেতাজির মূর্তি নেতাজির ছবি যখন দেখা হয় মানুষ ভাবে সেই উনিশশো সালে ঘটনা রক্তের মধ্যে একটা টকবক করে ফুটতে থাকে যে দুশো বছর ইংরেজ শাসন করেছে তার থেকে এই আমরা মুক্ত পেয়েছি ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তাধারা আসে ঠিক তেমনই ওই মূর্তি দেখলে মানুষের মনে পড়তো যে যাক আমাদের এই ব্যক্তিরা ইবাদত করতো পরেশগার ছিল আমরা ওরকম পরেশগার হব আস্তে আস্তে আস্তে সেই জামানা শেষ হয়ে গেল পরবর্তী যখন জামানা আসলো এবার শয়তান তাদেরকে বলল যে এইগুলো আছে তোমাদের ভগবান রব এই এগুলার ইবাদত করতো তোমাদের বাপ দাদারা এগুলার ইবাদত করতো তোমাদের বাপ দাদারা তখন তারা ভাবতো তাই তো আমাদের বাপদাদারা ইবাদত করতো সঙ্গে সঙ্গে বই খুলে দেখে দিয়েছে দেখো দেখো দেখো আল্লাহ বলেছে এর আছে বিখ্যাত লোক তো বইয়ে তাদের নাম আছে মূর্তি ওখানে রেডি তাহলে ভাবলো তো এটা তো সত্য কথা দলিল আজকে যারা মাজার পূজা করে আজকে যারা কবর পূজা করে আজকে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম দিয়ে নিয়ে মাতামাতি করে আজ থেকে দশ বছর পনেরো বছর আগেও আমাদের এলাকায় এগুলো ছিল না কিন্তু আজ থেকে চল্লিশ বছর পরে আমাদের ছেলেরাই হয়তো দলিল দিবে যে আমাদের বাপদাদার আমল থেকে ঈদে মিলাদুলনবী পালন হয়ে আসছে আপনি বলছেন হারাম মানে যখন এখন যদি আমি বলি যে যাই নামাজের উপর কোনো দোয়া নাই এখন যদি বলি যে আঙুল একবার তুলতে হবে না বারবার নড়াতে হবে এখন যদি আমি বলছি বুকে হাত বাঁধতে হবে এখন যদি বলছি যে বাড়িতে সুদ ঘুষ চলবে না তখন মানুষ ভাবছে দেখো দেখো সব নতুন কথা এইভাবে প্রত্যেকটা যুগে যুগে এরকম ঘটনা ঘটেছে এবার শয়তান প্রচনা দিয়ে দিল যে তুমি তোমরা হচ্ছে এই মূর্তির পুজো করো কারণ তোমাদের বাপদাদারা এই মূর্তি প্রতিস্থাপন করেছে এবং পুজো করেছে দেখেন শয়তানের কি কাজ দীর্ঘদিন কেটে গেল এভাবে তারা মূর্তি পূজা করতে শুরু করলো আজ সোয়া ইয়াকুক ইয়াগুস আর নসর এই পাঁচজন ব্যক্তির দীর্ঘদিন কেটে যাওয়ার পর আল্লাহ সোবানা নুহ আলাহ সাল্লা সাল্লামকে পাঠালেন নুহ আলাহ সাল্লা তিনি আসার পরে উনি ইদ্রিস আল্লাহ সাল্লাতুসাল্লামের ফ্যামিলি থেকেই ছিলেন তিনি আসার পরে মানুষকে বললেন যে তোমরা মূর্তির কেন পুজো করছো এটা হারাম তোমরা পুজো করো না তখন নু আলাহ সাল্লাতুসাল্লামকে এলাকার লোক বললো পাগল গলায় গামছা বাঁধিয়ে তাকে টানতে শুরু করলো গায়ে থুতু দিল দিন রাত চব্বিশ ঘন্টা ধরে তিনি দাওয়াতের কাজ করেছিলেন আল্লাহ সুবাহতলা তাকে সাড়ে নশো বছর জীবিত রেখেছিলেন সাড়ে নশো বছর লাগাতার তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু তার দাওয়াতে সত্তর থেকে আশি জন লোক ইমান এনেছে বাদ বাকি লোক ইমান আনেনি একজন নবী কত ধৈর্য তিন রাত চব্বিশ ঘন্টা যখন দাওয়াত দিলেন মানুষকে বলছেন যে আমি নবী তোমরা আমাকে ভয় করো আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমরা আল্লাহর কালামকে মেনে নাও এসবগুলো হারাম এগুলো করা যাবে না মূর্তি পূজা করা শির্ক মানুষকে যখন বোঝাতে শুরু করলো তখন মানুষ আর বুঝে না তখন নু আলাহ সাল্লাহ সাল্লামকে পাগল মনে করলো এখন যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন শত শত বছর দাওয়াত দিচ্ছেন ক্লান্ত হয়ে গেলেন তখন আল্লাহ সোবানা তালার দিকে তাকিয়ে বললেন আল্লাহ গো আমি আর পারছি না তুমি একটা ব্যবস্থা করো এত বলি মানুষকে দিন রাত আমি কোন সময় ঘুমাই না তোমার দাওয়াতের কাজে আমার দাওয়াতের লোকই আসে না এমন একটা অপদার্থ করে আমাকে তুমি পাঠালা তুমি ব্যবস্থা করো তখন আল্লাহ সোবানা তালা নু আলাহ সাল্লামকে বললেন যাও তুমি একটা নৌকা তৈরি করো নৌকা তৈরি করো প্রায় তিনশো হাতের উপরে নৌকা তিনশো হাত একটা নৌকা সাইজ কত বড় কত বছর লেগেছিল তিনশো হাত নৌকা পঞ্চাশ হাত হচ্ছে আপনার ওয়াইড চওড়া আর তিরিশ হাত আপনার এই লম্বাই এত বড় একটা নৌকা তিনি প্রস্তুত করলেন এবং মরুভূমির মধ্যে নৌকা প্রস্তুত করলেন না নদী আছে না কিছু আছে তখন তিনি বললেন এলাকার যত গৃহপালিত জন্তু আছে সব জোড়ায় জোড়ায় তুলে নাও আর যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদেরকে তুলে নাও তা বাদ বাকি আর কাউকে তোলা হবে না লোকজন আরো বেশি হাসি হাসা হাসি ঠাট্টা করতে লাগলো যে এলাকায় নদী না এ বন্যা হয়ে মানে এ তো কত বড় পাগল এতদিন তো পাগলামি করতে করতে এখন আবার এত বড় নৌকা তৈরি করেছে এ নৌকা জাহাজের সমতুল্য নৌকা এ নৌকা কে ভাসাবে চলতে লাগলো তারপরে আল্লাহ সুমনতলা প্লাবন দিয়ে দিলেন বিশাল বন্যা যদিও কেউ কেউ বলে থাকে এই বন্যাটা পৃথিবী জুড়ে হয়েছিল জিনা এই বন্যাটা শুধুমাত্র ওই জাতির জন্য হয়েছিল কারণ আল্লাহ সুমতলা কখনো জালিম নন আল্লাহ তাদেরকে ধ্বংস করেন যারা আল্লাহ সুমতলার কথাকে মানেন না তারপরে যখন ডুবতে শুরু করলো পাহাড় পর্যন্ত পানি উঠে গেল তখন তার ছেলে পাহাড়ের উপরে উঠছিল আর পালানোর চেষ্টা করছিল তখন আল্লাহ সাল্লা সাল্লাম বলেছিল আল্লাহকে আল্লাহ গো ওটা তো আমার সন্তান তুমি তাকে বাঁচাও তখন আল্লাহ সুমাতাল্লাহ বলেছিল একজন নবী রাসুলের জন্য কখনো এটা সাজে না যে একটা কাফের জন্য দোয়া করবে ছেলে তো কাফের ছেলে বাপের হোক না কেন নামাজ না পড়লে কোনো মূল্য নাই ইসলাম না মানলে তার সাথে কোনো মূল্য নাই বাপের সাথে ছেলে সম্পর্ক থাকতে পারে না যদি ইসলামকে পরিপূর্ণ তারা না মানে সেদিন তারপরে সবাই ডুবে মরে গিয়েছিল বাদবাকি এই কজন লোক ছিল তারপরে যুগের পর যুগ কেটে গেল ইব্রাহিম আলাহ সালাম আসলো তারপরে তার ছেলে ইসমাইল আল্লাহ সালাম আসলো এবার ইসমাইল আল্লাহ সালাম কঠিনভাবে দাওয়াতের কাজ শুরু করে দিলেন দাওয়াতের কাজ করতে করতে করতে করতে করতে করতে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে দিনে ইব্রাহিম সবাই গ্রহণ করতে শুরু করলো ইব্রাহিম আল্লাহ সালামের দিনকে গ্রহণ করতে শুরু করলো মানুষ গ্রহণ করতে করতে যখন মানুষ এইভাবে দিন গ্রহণ করলো চারিদিকে যখন দিনের ছয়লাভ হয়ে গেল তখন মক্কার বুকে একটা গোত্র ছিল যার নাম হচ্ছে বনু খোজা এই বনু খোজা গোত্রের একজন ব্যক্তি ছিল আমের ইবনে লোহাইয়া আমর ইবনে লোহাইয়া তো আমর ইবনে লোহাইয়া একটু পরেশগার এবং ইমানদার মানুষ ছিল দেখেন পরেশগার ইমানদার মানুষ কি করে ধোকা খায় একজন পরেশগার এবং ইমানদার মানুষ ছিল তো তিনি যা বলতেন এলাকাবাসী তাই শুনত তখন আস্তে আস্তে ইব্রাহিম আসসালাম চলে গেলেন ইসমাইল সাল্লাম মারা গেলেন আস্তে আস্তে সবাই চলে গেল কিছু কিছু মানুষের বুকে তখন তাওহিদ ছিল কিছু কিছু মানুষ দিন ইসলামকে ধরে রেখেছিল তখন আমার ইবনে লহাইয়া তিনি চলে গেলেন সিরিয়াতে ব্যবসার কাজে সিরিয়াতে গিয়ে দেখছেন যে তারা মূর্তি নিয়ে পুজো করছে তো এই দৃশ্যটা দেখে তার ভালো লাগলো সে ভাবছে যে সিরিয়াতে তো অনেক নবীর রসুল এসেছে অতএব এরা যা করছে হয়তো ওটাই ঠিক এখন যদি আপনি এলাকা জুড়ে দেখেন সমীক্ষা করেন তো বলবে যে তোমরা সংখ্যায় কজন আর আমরা সংখ্যায় কত ওরা সব সময় বড় বড় টুপি পরে থাকে জুব্বা পরে থাকে আর তোমরা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে দিনের দাওয়াতের কাজ করো আর তোমরা বলো যে তোমরা ইমানদার দেখেন কুই ঘটনা ঘটছে আপনি দেখে যে ভুল করবেন এটা আপনাকে বুঝে নিতে হবে যে জুব্বা কুব্বা হলো মানে ইসলাম বুঝেছি না ওর মধ্যেও ব্যবসা করে খাচ্ছে বহু মানুষ জুব্বার মাধ্যমে টুপির মাধ্যমে বহু মানুষ ব্যবসা করে খাচ্ছে তারপরে সেখানে গিয়ে দেখলো যে এইখানে তো অনেক নবীর রসুল এসেছে অনেক নবী রসুল এসেছে তাহলে এ এলাকায় বহু যখন নবীর রসুল লিখেছে তাহলে এরা যখন মূর্তি পূজা করছে এটাই ঠিক তখন সে কি করলো ওখান থেকে একটা মূর্তিকে নিয়ে আসলো নাম হচ্ছে হবল মূর্তিকে নিয়ে এসে মক্কার মধ্যে বসিয়ে দিল হবল তখন মানুষ দেখলো আরে এটা তো দারুণ একটা মাধ্যম আমাদের কথা তো আল্লাহ সরাসরি নেবেন না অতএব হবলকে এসে বলতো হবল তুমি আল্লাহকে বলো তারা আল্লাহ বলতো আল্লাহকে বলো আমার এই আশা পূরণ করে দিতে আমার ছেলে যেন এই হয় আমার মেয়ের যেন এই হয় আমার সম্পদ যেন বেড়ে এবার হবল বলতো আল্লাহকে আল্লাহ শুনতো না উজুবিল্লা এভাবে মূর্তি পূজার প্রচলন হয়ে গেল একদিন রাত্রিবেলায় শুয়ে আছেন এই আমার ইবনে লোহাইয়া তার একটা জিন তার অনুগত্য ছিল সেই জিন তাকে বললো চলে যাও জেদ্দায় জেদ্দায় অমক জায়গায় গিয়ে মাটি খুঁড়বে খুঁড়ে দেখবে যে পাঁচজন ব্যক্তির মূর্তি আছে ওই মূর্তিগুলো এসে এখানে স্থাপন করো জিন তো আমাদের মতোই শুধু দেখতে পাওয়া যায় না তাই ইনভিজিবল আমাদের জন্য তো জিন ওখানে মূর্তিগুলাকে রেখে দিয়েছে আগ সোয়া ইয়াকুস ইয়াউ আর নসর এই পাঁচজনের মূর্তি রেখে দিয়েছে খুঁড়ে গিয়ে দেখছে হ্যাঁ ওই পাঁচজনের মূর্তি যা কিতাবে লেখা রয়েছে আরে দলিল তো পাকা ওখান থেকে নিয়ে চলে আসলো এবার মক্কার মধ্যে এসে মূর্তি প্রতিস্থাপন করে দিল মূর্তি প্রতিস্থাপন করে দেওয়ার পর মানুষ এবার ঢলে পড়ল মূর্তি ইবাদত করতে শুরু করলো এভাবে চলে যায় বহু বছর বহু মানুষ শির করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন যারা এভাবে ইবাদত করে পৃথিবী থেকে চলে যাবে ও যত বড়ই নিজেকে ইমানদার ভাবুক না এরা কখনো জান্নাতে যাবে না তিনশো ষাটটা মূর্তি হয়ে গেল কাবার মধ্যে এই করতে করতে একটা হোমলকে নিয়ে এসেছিল তারপরে পাঁচজন ছজন ছজন বাদ দিয়ে এই করতে করতে তিনশো খানা মূর্তি বিভিন্ন গোত্র মূর্তি তৈরি করলো আর এক একটা মূর্তির কাছে এক একভাবে প্রার্থনা শুরু করে দিল সবাই তারপরে এই মূর্তি যখন এবং প্রচলন হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের দয়ার নবী মায়ের নবী আমাদের কলিজার টুকরে এসে কি করলো জাতিকে বলল যে এই মূর্তি চলবে না যেদিন তিনি মক্কা বিজয় করে ফেলেছিলেন মক্কায় ঢুকার সময় হাতে একটা এরকম লাঠি ছিল ওই লাঠি দিয়ে মূর্তির গায়ে গুতা মারছিলেন আর মূর্তি ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল আর মোহাম্মদ সেদিন বলছিলেন অকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিল কানাজাহুকা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর সত্য সত্য যখন আসে অবশ্যই মিথ্যা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তাহলে আজকে যদি কোনো জাতি বলে যে মূর্তি পূজা আমাদের তৈরি মিথ্যা কথা মুসলমানরাই মূর্তি তৈরি করেছে আর মুসলমানরা এই মূর্তিকে তৈরি করে আজকে বিভিন্ন মানুষ মূর্তি পুজো করছে যার কোনো দলিল পৃথিবীর কোনো কিতাবে আপনি পাবেন না আজকে যদি আমরা হিন্দু ধর্মগ্রন্থ পড়ি সেখানেও বলছে না তাস্তি মাস্তি ভগবানের কোনো মূর্তি নাই ভগবানের কোনো মূর্তি নাই আমাদের যেমন কালেমা রয়েছে যে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাম তোমার প্রেরিত বান্দা এবং রসুল তেমনই হিন্দুদের হিন্দু হতে গেলে তাদেরকে একটা বম্ব সূত্র পড়তে হয় সেখানে বলা হচ্ছে যে একাম বোম্বাম দিউতা নাচতে নাস্তি হিনি কিনছেন ভগবান একজন একজন আর কোনো ভগবান নাই তাহলে যারা তেত্রিশ কোটি ভগবানের পুজো করে তারা সবাই মিথ্যাবাদী তাদের এই ধর্মগ্রন্থ বলছে আমি না প্রায় হিন্দু ভাইদের বাড়িতে আছে শ্রীমদ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্রতে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে কেননা ভগবান একজন আর ভগবানের কোনো ছবি মূর্তি থাকতে পারে না সুতরাং এইভাবে এই পৃথিবীর বুকে ছবি মূর্তি আসলো অতএব এই ছবি মূর্তির ব্যাপারে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কথা আছে তার মধ্যে আবু তালহা রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাড়িতে কুকুর এবং ছবি অথবা মূর্তি থাকে সেই বাড়িতে রহমতের কোনো ফেরেস্তা প্রবেশ করে না এবং বরকতের কোনো ফেরেস্তা প্রবেশ করে না হাদিস বোখারির আপনার অসংখ্য বোখারির মধ্যে হাদিস রয়েছে আজকে যতগুলো হাদিস আপনাদেরকে শোনাবো সব বোখারির হাদিস মানে কোনো সন্দেহ নাই এখানে বলা হচ্ছে রসুল সাল্লাম বলছে যে বাড়িতে কুকুর থাকে এবং যে বাড়িতে ছবি মূর্তি থাকে সেই বাড়িতে রহমতের এবং বরকতের কোনো ফেরেস্তা প্রবেশ করে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনি অভাবী হবেন হান্ড্রেড পারসেন্ট অভাবী হবেন যদি আপনার বাড়িতে ছবি মূর্তি বা ছবি কিংবা কুকুর থাকে আল্লাহ রসুসাল্লাম এভাবে নিষেধ করেছেন যে যার বাড়িতে এগুলো আছে তার বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠান না রহমতের ফেরেস্তা সে বাড়িতে ঢুকতেই পারেন না আল্লাহ সুমতলা আমাদেরকে এই নোংরা কাজ থেকে মানসিকতা থেকে দূরে থাকা তৌফিক আদা করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আম্মাবাদ বলেন রসুল সাল্লাম বলেছেন যে গত রাতে আমার কাছে জিবরাইল আল্লাহ সাল্লাম আসার কথা ছিল কিন্তু সকাল হয়ে যাওয়া পর্যন্ত জিবরাইল আল্লাহ সাল্লাম আমার কাছে আসলো না ব্যাপারটা ভেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শঙ্কিত হয়ে গেলেন যে ঘটনাটা কি ঘটলো তখন মোহাম্মদ সাল্লাম জিবর আলাহিসাল্লামের সঙ্গে পরে সাক্ষাৎ করে জানতে পারলেন যে তার ঘরে একটা ছবি ছিল ছবি আঁকা ছবি কিছু একটা কিছুতে একটা ছবি ছিল তাই জিবর আলাহিসাল্লাম সে ঘরে প্রবেশ করতে পারেনি আবদুল্লাহ ওমর রাজিয়াল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাড়িতে ছবি মূর্তি রয়েছে সেই বাড়িতে কখনোই রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এবং যারা ছবি মূর্তিকে অঙ্কন করে কিয়ামতের মাঠে তাদের অবমাননাকর শাস্তি কঠিন আজাবের ব্যবস্থা করা হয়েছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহতালু বলেন রসুল সাল্লাম বলেছেন যারা ছবি অঙ্কন করবে কোনো জীবের যারা জীবে কোনো জীবের কোনো যার মধ্যে জীবন রয়েছে এমন কেউ যারা ছবি অঙ্কন করবে তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে এর মধ্যে তুমি প্রাণ দাও যদি তারা প্রাণ না দিতে পারে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি কঠিন আজাব অথচ তারা কেউ প্রাণ দিতে পারবে না আয়সা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম একদিন সফর থেকে আসলেন আয়সা রাজি আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন সফর থেকে বাড়িতে ঢুকলেন আর আমি তার আগে আমাদের যে তাক ছিল তাক ওই তাকে একটা পর্দা দিয়ে রেখেছিলাম পর্দায় একটা ছবি আঁকা ছিল কোনো জীবের কোনো জীবজন্তুর একটা ছবি আঁকা ছিল ঢুকা মাত্র মোহাম্মদ সাল্লাহাম ওটাকে নিয়ে একদম ছিঁড়ে ফেলে দিয়ে বলছেন যারা এই ছবি অঙ্কন করে তাদের জন্য রয়েছে মহাজাব কিয়ামতের মাঠে আয়সা রাজিয়াল্লাহতালা বলেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য একটা ছোট্ট বালিশ কিনেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাইরে থেকে এসে দেখলাম যে দরজার সামনে দাঁড়িয়ে গেল আর ঢুকছে না তো আমি আয়েশা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললাম হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার থেকে এবং আল্লাহর কাছ থেকে তোবা প্রার্থনা করছি কি এমন কাজ দেখলেন আমার কি এমন অন্যায় দেখলেন যে আপনি গেটে ঢুকতে গিয়ে ঢুকলেন না আপনি এখানে দাঁড়িয়ে থাকলেন তখন মোহাম্মদ সাল্লাম বালিখের দিকে তাকিয়ে বললো যে ওটা কে এনেছে আয়েশারা জেলা তালানা বললেন হে প্রিয় রসুল আমি ওইটাকে নিয়ে এসেছি এই জন্য আপনার তো একটু হিলানা দেওয়ার বালিশ নাই আমি ওটাকে কিনেছি আপনি সময়ে সময় একটু হিলানা দিয়ে বসবেন একটু বিশ্রাম করবেন তার জন্য বালিশটা আমি কিনেছি সঙ্গে সঙ্গে মোহাম্মদ সাল্লাম বললেন জিরা বালিশ কিনেছো ভালো কথা তবে ওই পর্দা চলবে না মানে বালিশের উপরে যেটা ছিল খোলের উপরে তার মধ্যে ছবি আঁকা ছিল ওটাকে তাড়াতাড়ি রিমুভ করো আয়সা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ছবি অঙ্কন করে কিয়ামতের মাঠে তার জন্য রয়েছে অবমাননা অবমাননাকর শাস্তি এবং তাকে প্রাণ দিতে বলা হবে যা সে কখনোই পারবে না অতএব কোনো ব্যক্তি যেন এই পৃথিবীর বুকে ছবি মূর্তি অঙ্কন না করে মাইমুনা রাজিয়াল্লাহ আনু বলেন রসুল সাল্লাম একদিন সকাল করলেন তার মুখ দেখে মনে হলো তিনি চিন্তিত রয়েছেন আমরা জিজ্ঞাসা করলাম হে প্রিয় রসুল কি হয়েছে আপনার আপনার মুখে একটা জিজ্ঞাসা চিহ্ন একটা ছাপ মনে হচ্ছে কোনো টেনশনে ছিলেন তখন রসুল সাল্লাম বললেন আমাকে জিব্রাইল বলেছিল যে আমি আপনার ঘরে আসব কিন্তু জিব্রাইল কোনো দিন ওয়াদা খিলাপ করে না কিন্তু জিব্রাইল আজকে আসার আসব বলেও আমার ঘরে প্রবেশ করলো না কেন আমি বুঝতে পারলাম না তখন মোহাম্মদ সাল্লাম দেখলেন জিব্রাইল আসালাম বাইরে দাঁড়িয়ে আছে তখন জিব্রাইল আসালামকে জিজ্ঞাসা করলেন যে হে জিব্রাইল তুমি তো কোনোদিন কথা খেলাপ করো না ব্যাপার কি তো জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন যে আপনার ঘরে অমক জায়গায় দেখেন পর্দাতে ছবি রয়েছে ওই পর্দাটাকে সরান এবং আপনার যে চৌকি বা যেখানে আপনি শোন তার নিচে ওই সাইডে দেখুন একটা ছোট্ট কুকুর আছে অথবা ওই কুকুরটাকে ওখান থেকে রিমুভ করুন মোহাম্মদ সাল্লাম বলছেন যে আমি ওই কুকুরটাকে ওখান থেকে সরিয়ে ওখানে একটু পানি ছিটিয়ে দিলাম বলতে চাইছিলাম এতগুলো হাদিস দিয়ে যেটুকু প্রমাণ করতে চাইছি বলতে চাইছি যে রসুল সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে যে ছবি মূর্তি অঙ্কন করা হারাম এবং দা জান দিতে বলা হবে তাকে জীবন দিতে বলা হবে যে তুমি তোমার একটা কেউ মূর্তি বানালো তার জীবন দিতে আর জীবন দেওয়ার মালিককে আল্লাহ সোবানা তালা সুতরাং মানুষ পারবে না সেদিন মানুষ অপমানিত হয়ে যাবে এবং তার জন্য রয়েছে কঠিন আজাব যদি চো আনাস রাজিয়াল্লাহনু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বা রসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের চেয়ে কঠিন আজব আর কেয়ামতের মাঠে আর কাউকে দেওয়া হবে না তাহলে কত ভয়ঙ্করভাবে তাকে আজাবের মধ্যে পতিত করা হবে যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে এবং আয়সারা জেলাত লানার এর থেকে প্রমাণ হয়ে গেল যে অসংখ্য হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে ছবি মূর্তি ঘরে রাখা যাবে না অপর হাদিসে আনাস রাজিয়াল্লাহ তালু বলেন আয়সা রাজিয়াল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন বললেন আয়সা আমার যে বাম পাশে বা ডান পাশে বা সাইডে একটা পর্দা ঝুলছে পর্দা থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলো কেননা ওই পর্দার মধ্যে একটা ছবি আছে আর ওই ছবি সবসময় আমার চোখে ভাসছে উমার রাজি আল্লাহ একদিন ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন সম্ভবত সিরিয়ায় তিনি গিয়ে ওখানে গেলেন এক ইহুদি তাকে নেমন্তন্ন করলো এবং ইহুদির খুব শখ ছিল যে তার বাড়িতে গিয়ে সে যেন ওই দুপুরের খাবারটা খেয়ে নেয় উমার রাজিয়ালু তার দাওয়াত গ্রহণ করলেন তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন গিয়ে দেখলেন তিনি গির্জায় ডাকছেন তো তিনি ঢোকার আগে দেখলেন যে ওইখানে ছবি মূর্তি রয়েছে গির্জার মধ্যে সঙ্গে সঙ্গে বললেন যে দুঃখিত আমি ছবি মূর্তি যেখানে আছে সেখানে প্রবেশ করি না এরকম আরও কিছু হাদিস রয়েছে রসুল সাল্লাম ওই ঘরে প্রবেশ করতেন না যে ঘরের মধ্যে ছবি মূর্তি থাকতো রসুল সাল্লাম ওই ঘর দেখে রাগান্বিত হতেন তার চেহারা রং বিবর্ণ হয়ে যেত যে ঘরে ছবি মূর্তি রয়েছে আইসারা জিলা তারা বলছেন মোহাম্মদ সাল্লাম বাড়িতে ছিল না কিছুদিন পর তিনি বাড়িতে যখন রিটার্ন আসছে আমি সামনের বারান্দাটা পুরো একটা চাদর দিয়ে ঘিরে দিয়েছি আর ওই চাদরে অনেক জীবজন্তুর ছবি ছিল মোহাম্মদ সাল্লাহাম দূর থেকে দেখে চোখ মুখ লাল করে বলছে আয়েশা এটা কে করলো বলে জিয়া আল্লাহ আমি করেছি বলছে তাড়াতাড়ি এটাকে সরিয়ে ফেলো সঙ্গে সঙ্গে সেটাকে আমি বাড়ি থেকে সরিয়ে ফেললাম তার মানে এতগুলো হাদিস থেকে এটুকুই প্রমাণ হয় যে ছবি মূর্তি অঙ্কন করা হারাম সবচেয়ে কঠিন অবমাননাকার শাস্তি পেতে হবে এক কারণ ছবি মূর্তির মাধ্যমে শির্ক হয় দুই ছবি মূর্তি বাড়ির মধ্যে থাকলে না রহমতের ফেরস্তা আসে না বরকতের ফেরস্তা আসে তাহলে যে বাড়িতে রহমত নাই বরকত নাই ও বাড়িতে ঝামেলাও থাকবে ও বাড়িতে খাবারের অভাব হবে এবার আপনার আমাকে একটু ইন্ট্রোস্পেকশন করতে হবে আত্মসমালোচনা করে দেখতে হবে আমাদের কার কার শোকেজে পুতুল আছে আমাদের কার কার বাপের ছবি টাঙানো আছে আমাদের কার কার দাদুর ছবি টাঙানো আছে আমাদের কার কার কোন লিডারের ছবি টাঙানো আছে আমাদের কার কার কোন নেতার ছবি টাঙানো আছে আমাদের কার কোন খেলোয়াড়ের ছবি টাঙানো আছে কোন হিরো হিরোইনের ছবি টাঙানো আছে সবগুলাকে নিয়ে ওগুলাকে পুড়িয়ে ফেলতে হবে যদি ঘরে রহমতের আশা করেন যদি ঘরে বরকতের আশা করেন তবে এই ছবিগুলো ভিন্ন যে ছবি না হলে আপনি চলতে পারবেন না পাসপোর্ট ছবি রয়েছে কিতাবের মধ্যে ছবি রয়েছে ল্যাপটপের মধ্যে আছে কম্পিউটারের মধ্যে আছে যেগুলো ঢাকা রয়েছে কিন্তু যে ছবিকে প্রদর্শন করার জন্য রেখে দেওয়া হয়েছে এটা জাহেজ নয় রাখা ওই ঘরে কখনোই প্রবেশ করতে পারে না যদি খুব কঠিন একটা হাদিস রসুল সাল্লাম বলেছেন আবু হুরাই জিল্লা থেকে বর্ণিত যে যে ঘরে কুকুর থাকে ওই কুকুরটাকে বাড়ি থেকে বের করে দাও এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এভাবে যে কুকুরগুলোকে মেরে ফেলতে হবে কুকুর পোষার প্রয়োজন নাই কুকুরগুলোকে মেরে ফেলতে হবে তবে যে কুকুর ছোট ছোট বাগান পাহারা দেয় সেই কুকুর ব্যতিরেক এটা মোহাম্মদ সাল্লাহামের বোখারি হাদিস কিছু কিছু কুকুর তৎকালীন সময় বাগান পাহারা দিত মানুষের প্রভুভক্ত কুকুর এইগুলা বাদ দিয়ে ট্রেনিংয়ের কুকুর এইগুলা বাদ দিয়ে বাদ বাকিকে মেরে ফেলতে মোহাম্মদ নির্দেশ দিয়েছেন এবং আজকে গিয়ে প্রত্যেকে বাড়িতে গিয়ে দেখবেন যে কারো কোনো ছবি আছে কিনা সব ছবিকে ডিলিট করে দেবেন শত শত ছবিকে পুড়িয়ে শেষ করে দিতে হবে কারণ আপনার আমার জীবন কখন যে শেষ হয়ে যায় কেউ বলতে পারবে না এই ছবির জন্য আপনার কবরে তুমুল আজাব চলবে কেননা অন্যায় যে করে অন্যায় যে সহে যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে আরও এটাকে যদি সয় সহ্য করে অন্যায়টাকে তো সে সমান সমান সমান পরিমাণ দোষী হয়ে যায় সুতরাং এটা আমাদেরকে দেখতে হবে খাস করে যে ঘরে আমরা নামাজ পড়ি যে বাড়িতে আমরা থাকি ওই বাড়িতে কখনোই খুললাম খোলা কোনো ছবি রাখা যাবে না কোনো পেপারের মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে পাসপোর্টের মধ্যে রয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু প্রকাশ্যে দেওয়ালে ঝুলিয়ে কারোর স্মৃতির উদ্দেশ্যে বা আমার দাদু মারা গিয়েছে তাকে পাবো না জিনা এটা জায়েজ নয় অর্থাৎ এখান থেকে দূরে থাকতে হবে যদি আল্লাহ কাছে ফ্রেশ ইমানদার হিসাবে আমরা ওখানে যেতে পারি ফ্রেশ ইমানদার হিসাবে আমরা ওখানে যেতে পারি আল্লাহর কাছে গিয়ে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সোমনাতলা যে বিধান দিয়েছে তার মধ্যে রয়েছে কল্যাণ তাহলে নিজেকে বুঝতে হবে যে বাড়িতে এত অভাব কেন নিজেকে বুঝতে হবে বাড়িতে এত ঝামেলা কেন তার মানে বুঝতে হবে যে বাড়ির মধ্যে ছবি মূর্তি রয়েছে রহমতের ফেরেস্তায় যদি আপনার বাড়িতে না আসে তাহলে তো গাঁজা খোঁতে বসবাস হবে আপনার বাড়িতে তার মানে রহমতের ফেরেস্তা যদি না আসে বরকতের ফেরেস্তা যদি না আসে এই তো পঁচিশ কেজি চাল কিনলেন আবার ফুরিয়ে গিয়েছে কেন মানে বরকত নাই তো আপনার কোটি টাকার মালিক হলেও আপনার কোনো আপনি আল্লাহর কাছে মূল্যায়িত হবেন না সুতরাং এই ছবি মূর্তি বাড়ির থেকে সরিয়ে ফেলতে হবে কুকুর থেকে সরিয়ে ফেলতে হবে যদি এগুলোকে সরাতে পারি আমরা তাহলে ভাবতে হবে যে আমাদের জীবনে বরকত নেমে আসবে কারণ বরকতের ফেরেস্তা রহমতের ফেরেস্তা বাড়িতে আসা মানে তারা আপনার আমার জন্য সবসময় দোয়া করবে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি বাড়িতে যখন থাকেন তার চেয়ে যখন মসজিদে আসেন দেখবেন আপনার মনটা একটু ভালো লাগে কেন মসজিদের মধ্যে তো ছবি মূর্তি নাই এখানে তো সবসময় রহমত থাকে এই জন্যই বোধ হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর আমরা সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সময় বেশি দিই আর সবচেয়ে ভালো জায়গায় আমরা সময়টা কম দিই সুতরাং মসজিদে বেশি বেশি করে সময় দিতে হবে কিতাব পড়তে হবে কিন্তু বাজারে অত সময় দিতে হবে না তবে প্রয়োজনে যেতে হবে প্রয়োজন শেষ হলে চলে আসতে হবে আল্লাহ সুমতলা আমাদেরকে বোঝার তৌফিক আদা করুক আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুমতলা যেন শেফা দান করে আল্লাহ আমিন খাস করে আমি খুব অসুস্থ আজকে ইসরায় খুদবা ছিল যেতে পারিনি ভাবতে পারিনি যে এতক্ষণ খুদবা দিতে পারবো আল্লাহ সুমতলা বিশেষ রহমত তবে মাঝে একটা কথা বলে রাখি যে আমরা যখন আমাদের মোয়াজ্জিন সাহেব যখন আজাম দেন যদি এই বিষয়ে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও রয়েছে মানে আপনি আমি নামাজে আসার জন্য একটা জরুরি কথা এটা যে মোয়াজ্জিন যখন আজান দেয় আজান সম্পর্কে যেহেতু আমি আলোচনা করেছি পূর্বে সেই আজানের সময় মোয়াজ্জিন যা বলে আমরাও তাই বলি কিন্তু মোয়াজ্জিন যখন বলছে আল্লাহ আকবার আমরা বলছি আল্লাহ আকবার মোয়াজ্জিন বলছে আপনার আল্লাহ আকবার আমরা আল্লাহ আকবার আসাদ আল্লাহ আমরা বলছি আসাদ আল্লাহ কিন্তু মোয়াজ্জিন যখন বলছে হাই আল্লাহ সালাহ তখন আমরা বলছি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা শুনলে অবাক হয়ে যাবেন এ বিষয়টা আমি বিশ্লেষণ করেছি যে মুয়াজ্জিন বলছে হাইয়ালা সালাম তোমরা নামাজের জন্য মসজিদে এসো আমরা বলতে পারতাম হাই আলাহ সালাম কিন্তু আল্লাহ আমাদেরকে তা বলতে দেয়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলেছেন তোমরা ওখানে বলো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হে আমার আল্লাহ তোমার শক্তিতেই আমি মসজিদে যাই তুমি যদি আমাকে শক্তি না দাও আমি মসজিদ অবধি যেতে পারবো না আপনি কি এই এইটুকু কথাকে বিশ্লেষণ করে আপনি সারা জীবন কাটাতে পারেন আমার বাড়ি থেকে মসজিদের দূরত্ব কুড়ি সেকেন্ড আমি তিন দিন যেমন যাবৎ মসজিদে আসতে পারিনি কেন আল্লাহ সামান্য জ্বর দিয়েছে সারা রাত জেগে আছি অন্যান্য দিন তাহাজত পড়ি কিন্তু সারা রাত জেগে একটু বসে নামাজ পড়ার কায়দা নাই ভাবছিলাম বসে বসে যে মোয়াজ্জিন বলছে হাই আল্লাহ সালাম মসজিদে এসো কুড়ি সেকেন্ড না পনেরো সেকেন্ড সময় লাগবে আমার বাড়ির থেকে আমার দেওয়া বাড়িও যা মসজিদও চাই কিন্তু আমি তখন বসে বসে বলছি যে লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লাহ আল্লাহ তুমি ক্ষমতা দিলে যেতে পারবো তাই সুস্থ আপনি আছি আছেন আমরা আছি সুস্থ তাকে আমরা কাজে লাগাতে হবে সুস্থতাকে কাজে লাগাতে হবে অসুস্থ হওয়ার পূর্বে কারণ সামান্য জ্বর যদি মানুষকে বসিয়ে রাখতে পারে উঠে দাঁড়াতে না দিতে পারে আল্লাহ সুমান তালা কত বড় ক্ষমতা তাহলে হাই আল্লাহ সালা বলে আমরা মসজিদে আসতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই আর কিছুদিন পর আপনি আমি প্যারালাইজ হয়ে যেতে পারি আমাদের এত অসুবিধা হয়ে যেতে পারে যে আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না এখন আমাদের শরীর সুস্থ আছে তাই বেশি বেশি মসজিদ আসতে হবে সলাত আদায় করতে হবে আমরা যদি বেশি বেশি মসজিদ দেখে সলাত আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক আদা করুক আল্লাহ আমিন যারা কবরের তলে সাহিত জানেন আল্লাহ কি হালে রয়েছে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ মামিন ইয়ে আমার প্রতিপালক আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরের তলে সাহিত জানে না কি হালে রয়েছে তারা যদি খারাপ হালে থাকে তো আমাদের এই সলাদ থেকে একটু একটু করে নেকি নিয়ে তার কবরকে আলোকিত করো আল্লাহ মামিন ইয়ে আমার প্রতিপালক যারা এখনও হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখে তারা যেন হালাল রুজির সন্ধান পেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক আমাদের প্রত্যেক সন্তান যেন মা বাবার বাধ্য এবং প্রত্যেক বাবা মা যেন সন্তানের প্রতি স্নেহশীল হতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যারা নতুন নতুন বিশেষ বিশেষ কাজ ভালো ভালো কাজ সমাজের জন্য করতে চাইছে তাদেরকে তুমি ওই নতুন নতুন কাজগুলো করার তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমাদের এলাকা প্রায় জুড়ে বিদাত যুক্ত মানুষ এর পরিমাণে বেশি তারা যেন বিদাত মুক্ত হয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছে সিফ সেই আমল করে এই পৃথিবীর মায় ত্যাগ করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এই পৃথিবী জুড়ে যে মহা সন্ত্রাস তুমি চালিয়েছ মানুষের উপরে আজকে যে করোনা ভাইরাস আজকে হয়তো অনেকের পাপের কারণে তুমি যা দিয়েছ আল্লাহ যাদেরকে হেফাজতে রাখার তাকে তুমি হেফাজতে রেখেছো আমাদেরকে হেফাজতে রেখেছো আলহামদুলিল্লাহ তবে তোমার কাছে ঐকান্তিক দোয়া এই করোনা ভাইরাস থেকে পৃথিবীকে মুক্ত করো আল্লাহ আমিন হেমার প্রতিপালক যারা দেশ বিদেশে দিনের দাওয়াতের কাজ করে তারা যেন আবারও সমহেমায় দিনের দাওয়াতের কাজ করে যেতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই